আমি ভালো কাজ করব। আমি অক্ত নামাজ পড়বো আল্লাহ আমি পিতা মাতার সেবা করব আল্লাহ আল্লাহ আমি সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ আমার দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না হে মাবুদ একটি বার শুধু একটি বার আমাকে সুযোগ দেন মাবুদ কি মাবুদ আমি সইতে পারতেছি না কি বিশাল বিশাল সাপ তো আগুন আমি সইতে পারতেছি না আল্লাহ আমাকে একটি বার সুযোগ দেন আল্লাহ একটি বার আল্লাহ আ আহ চমৎকার না বিয়ে কেন চমৎকার বিয়ে নাকি আর বিরিয়ানি কি খেলেন বিরিয়ানি খেলেন কথা হলো বিয়ে বিয়ে আর আমার কথা কয় কি না কয় কয় হুম কি কয় ওই যে নাই নাই না এখন পারে যেন আমার খোঁজ খবর নিয়ে যাইবি হ্যাঁ এখন পারে খোঁজ খবর নিয়ে সময় তো ভুলে তো বিয়ে আমার তো বাড়ি নাই তোমার কত বাড়ি আছে আমার তো আছে বাড়ি যাই তো কোটা কেমন তিনটা না ভাই বাড়ি গেলে দরজা খুলে দিবেন না ভাই আমরা যাই যাই ছবি দেখি না ধনী মাল্টিমিডিয়ার কটা গান দেখি হ্যাঁ うまい。俺 बाबा मेरे कैरी के के अपनी भाई আমাকে চিনতে পারলি না আমি তো রাজরায় মৃত্যুর জন্য তৈরি না আমি এত সকালে মরতে চাই না না আমি এত সকালে মরতে চাই না আমাকে আর একটা বার সুযোগ দেন আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই আমি কবরে গিয়ে কি উত্তর দেব না আমাকে আর একটু সুযোগ দেন আমি হাত জোর করতেছি আমাকে আর একটু সুযোগ দেন আমাকে আর একটা সুযোগ দেন না না চুপ কর শয়তান তোকে আর এই সুযোগ দেওয়া হবে না তুই অনেক সময় পেয়েছিস কাজে লাগাইতে পারিস নাই চল এখন তোর যাওয়ার সময় হয়েছে পারছি না ই আমার মাবুদ ই আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ায় আমি বাঁচি থাকার সময় আমি আমার ভুল বুঝতে পারিনি কবরে এত আগুনের তাপ আমি কিভাবে সইব আল্লাহ আমি তো তোমারই বান্দা আল্লাহ আমি আমার ভুল এখন বুঝতে পারতেছি আল্লাহ আমাকে আমাকে আর একটি বার আর একটি বার আমাকে দুনিয়ায় পাঠায় দাও আল্লাহ আমি ভালো কাজ করব। আমি পাঁচক্ত নামাজ পড়বো আল্লাহ আমি পিতা মাতার সেবা করব আল্লাহ আল্লাহ আমি সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ আমার দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না হে মাবুদ একটি বার শুধু একটি বার আমাকে সুযোগ দেন মাবুদ কি মাবুদ আমি সইতে পারতেছি না কি বিশাল বিশাল সাপ তো আগুন আমি সইতে পারতেছি না আল্লাহ আমাকে একটি বার সুযোগ দেন আল্লাহ একটি বার আল্লাহ আল্লাহ এটা যদি স্বপ্ন হয় আল্লাহ আল্লাহ এটা যদি স্বপ্ন হয় আল্লাহ আল্লাহ স্বপ্ন ধরায় আল্লাহ আল্লাহ এটা যদি স্বপ্ন হয় আল্লাহ আরে এটা তো আমি স্বপ্নই দেখছি মরিলে